আসসালামু আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আমি শুভ রাহেন আপনারা দেখছেন নিয়মিত ট্রাভেল উইথ শুভ রাহেন তো আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আজকে ডিউটির ফার্স্ট ডে তো এই জন্য উঠে গেছি তো আমি এখন যাচ্ছি একটা চা খাইতে চাটা খেয়ে তারপর আমি ডিউটিতে যাব তো সেই জন্য দোকানে গেলাম চা খাইতে এই যে চাটা নিলাম চাটা খুব সুন্দর লাগতেছে তো চাটা খেয়ে যাবো সৌদি আরবে আমি আসি তো আমি যেই কাজে আসছি সেই কাজ আজকে থেকে শুরু হবে ইলেকট্রিক্যাল কাজ তো এখন সকাল সাড়ে ছয়টা বাজে তো একটা চা খাইলাম কিনা চাটা খেয়ে আমরা এখন গাড়ি চড়বো ওইটা আমরা আমাদের যেই সাইট কাজের সাইট সেই কাজে চলে যাব তো আজকে সারাদিনটা কি করি হ্যাঁ কোথায় যাচ্ছি সব কিছু দেখতে পারবেন আর কি কাজ আর সবাই দোয়া করবেন যে ভালোভাবে কাজ টাজ করতে পারি আজকে প্রথম দিন কাজে যাচ্ছি যে কি কীভাবে কি হয় না হয় বুঝতে পারতেছি না কারণ কাজ জানি তারপরেও যে এক জায়গায় আসলে নতুন একটা সিস্টেম এটা জানতে জানতে একটু সময় লাগে তারপরে আমার সাথে আছে এই যে আমার এক ভাই হ্যাঁ বাঙালি বাইরের বাড়ি হলো চাঁদপুরে আমাদের বাংলাদেশের চাঁদপুরে তো আমরা আছি একসাথেই তো একটু পরে এই যে চাটা খেয়ে আমরা কাজে চলে যাব তো দেখা হবে আর অন্য সময় ছিল আমার নিউ লুক বাংলাদেশে তো আমি দাড়িমোট ছিল এখানে এখন দাড়িমোট নাই আবার রাখবো সমস্যা নেই তো আমি যেই কাজ করি এই কাজের সামনে চলে আসছি এটার পিছনে হচ্ছে যে আমার কাজ এটা কারেন্টের কাজ তো এখন এটার ভিতরে ঢুকবো ঢোকার পরে কি কি কাজ করি আজকে সারাদিনটা আপনি আপনাদেরকে দেখাবো আপনারা দেখুন কাজ করি এটার ভিতরে এটার ভিতরে কারেন্টের কাজগুলা তো সকালে যা করলাম সেটা হইলো যে ওই ওয়ালটা আছে ওটা সিধা করিয়া এখানে বড় তারের লাইন আছে এটা বাইরে দিছিলাম এটা বাইরে লাইন দিছি আজকে এটার ভিতরেই কাজ করি তো এখন কাজ করি নাস্তার সময় হয়ে গেছে এখন আমরা নাস্তা করব আর আমরা যে রুমের কাজ করি এই যে কারেন্টের কাজ তো এখন নাস্তা করার সময় একটু নাস্তা করিয়া তারপর আবার কাজে লাগবে গো তো এগারোটার সময় আবার লাঞ্চ করতে চলে যাবো বাসায় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আশা করি কাজটা সব কিছু করতে পারবো আর বাংলাদেশে যখন ছিলাম তখন তো দাড়ি মোজ পুরোপুরি ছিল আর এখন তো শুধু মোজ আছে দাড়ি নেই দাড়ি কেটে ফেলেছি সমস্যা নেই আবার কয়েকদিন পর আবার দাড়ি রাখবো সমস্যা নেই তো কাজ টাজ করতেছি এখন অব্দি ভালোই লাগতেছে তো বাকিটা বলতে পারি না আল্লাহ ভরসা তবে যেহেতু প্রবাসে এসি কাজ করতে কাজ করেই দেন ইনশাল্লাহ তো এখন নাস্তাটা করি নাস্তা করার পরে আবার বাকি কাজগুলো করবো আল্লাহ চেষ্টা করতেছি এই রুটি দেয়া একটা রুটি অনেক বড় তো বাংলাদেশে আমরা এটা বলি রুটি আর এটা এখানে হলো খবুজ খবুজ দিয়ে আর এখানে হলো এটা কি ডাল বাংলাদেশি ডাল বিদেশি কি ওই ডাল এখানেও এটা ডাইল বলে তো এটা দিয়ে নাস্তা আছে সাইরা তারপর প্রথম পর আবার কাজে লাগতে দেবো আবার সাড়ে এগারোটার সময় আমরা বাসায় যাবো বাসায় গিয়া লাঞ্চ করে তারপর আবার কাজে আসবো আইসা আবার পাঁচটা পর্যন্ত কাজ করবো তাও বাসায় চলে যাবো আর এখন নাস্তাটা করি তো ডেলি আপডেট আপনারা দেখতে পারবেন বাংলাদেশে থাকার তো যখন ছিলাম ভিডিও থাকতাম ইয়ো ইয়ো ভিডিও আর এখন বলে এবার ভিডিও কাজ টাজ করি সেই ভিডিও তো দেখবেন আশা করি মাত্র নাস্তা পানি শেষ করলাম শেষ করার পরে এখন এই যে এই জায়গাটা আছে ইন্দা আমরা তার মাটির তল দিয়ে তার ওই যে ইন্দা ওয়াল সাদা করে ওই পাশে নিয়েছিলাম বাইরে বাইরে সংযোগ দেওয়ার জন্য এখন এই যে জায়গাটা আছে আমরা যে মাটি ব্যাত করিয়া যে তা নিলাম তো এই জায়গাটা এখন আবার এই বইটা দিতে হবে এই বেলসাটা দিয়া বইটা দিয়া মাটিটা আগলা মাটি তো বইটা দিয়া দিলি শেষ আমার কাজ তারপর আর কি এর ভিতরে গিয়া সুইচ বোর্ড যা যা আছে সব কিছু লাগে কাজ আমার কাছে খুবই ভালো লাগে কোনো সমস্যা নেই কাজ করতে পারবো ইনশাল্লাহ তো আপনারা সবাই দোয়া করবেন <laughs> দোয়া করলে যাই হোক আবার আসবো একটু পরে সময় ধরে কাজ করতেছি তো এখানে এই যে এই টাইসটা উড়াইছে উড়ানোর পর এই ওয়ালের মধ্যে সেদা করছে সেদা করিয়া এখান দিয়ে মানে ইয়া দিব তার দিব এই তারটা বনবো আমরা এই তারটা এটার ভিতরে এখন দিব দিলে এটা ভিতরে পাইপ আছে পাইপ দেওয়া তারটা চলে যাব তো এখন কাজ করতেছি মোটামুটি দেশে যেরকম কাজ করছি কারেন্টের মোটামুটি ওইরকমই সমস্যা নাই কাজ করতেছি তবে এই সৌদি আরবে এখন বৃষ্টি নামতেছে এই যে চারিদিকে বৃষ্টি পড়তেছে এখন আকাশটা মেঘ হয়ে গেছে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির মধ্যে আমরা কাজ করবো না ভিতরের বাইরের যত কাজ আছে ওগুলো না করিয়া ভিতরে এসে দাঁড়িয়ে থাকুন বসে থাকুন এই যে আর আমি কাজ করতেছি এই যে বিল্ডিংয়ের কাজগুলো করতেছি এগুলো আমাদের নতুন কারেন্টের সংযোগ দিছে কারেন্টের লাইন আনতে হবে এই সংযোগগুলো আমরা দিতে আসি সৌদি আরবে একটা বিষয় হলো যে কী জানেন বাংলাদেশে প্রচুর মানুষ অনেক মানুষ রাস্তাঘাটে দোকানপাটে হাঁটাচলা করা যায় না আর সৌদি আরবে মানুষই কম একদম মানুষ কম রাস্তাঘাট সব ফ্রি দোকানপাট সব যে আমগো বাংলাদেশে যেরকম দোকানপাট সব কিছু যে একটা জমজমাট আছে না ওরকম জমজমাট না সব কিছু নিরিবিরি ফ্রি কোনো গ্যাদারিং নেই তবে এই জিনিসটা খুব ভালো লাগছে হোটেলও আমাদের মালিকের গাড়ি বিরাগতন বরবার আসে আসে দেখা যায় আমরা কি করি না করি এই আর কি তো এখন কাজ করতেছি আবারও কতক্ষণ পর আসবো আর কি তো কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিওতে আসবো আমি আপনাদেরকে আপডেটগুলো দেখাবো যে কি কাজ করি টরি তো আশা করি আপনারা দেখবেন আর মাঝে মধ্যে ঘুরতে টুরতে যাবো ওইসব ভিডিও টিডিও করুন আপনারা দেখবেন একদম নিরিবিলি শহর যাই হোক আবারও কাজে যাই ঠিক আছে বৃষ্টি ছিল এখন আর বৃষ্টি নাই আর আমার ওই সামনে ওইটা হলো একটা ফ্যাক্টরি কিসের জানি ফ্যাক্টরি মেবি পানির ফ্যাক্টরি এখান থেকে পানি লোড দিয়ে নেয় আর এই হলো আমি যে জায়গায় কাজ করি এই হলো জায়গাটা আর আপনারা ওই ডাস্টবিনটা দেখতেছেন ওইটার মধ্যে হলো এই আওতার মধ্যে মানে এই পাশের মধ্যে যারা যারা আছে তারা তারা এখানে সেই ময়লা টলা রাখে আবার দেয়ারা আছে এই ময়লা নিয়ে যায় ওটা একটা ময়লার ডাস্টবিন তো এরকম ডাস্টবিন অনেক জায়গায় আছে এই দেশে সকাল এগারোটা বাজে তো আর আধা ঘন্টা কাজ করবো আধা ঘন্টা কাজ করার পর আমরা বাসাতে চলে যাবো কাজ বলতে কিছু নেই আডি উডি ঘুরি ফিরি এই যে ক্যাবলের জয়েন দিলাম এখন আবার ওখানে জয়েন দিব এই আর কি এছাড়া আর কিছু নাই মানে খুব ভালো লাগতে আছে যে কষ্টের কাজ এরকম কিছু না আর এটার ভিতরে এলো ফ্যাক্টরি এটা এলো ফ্রিজের ফ্যাক্টরি আমাদের ফ্রিজের কাজ টাজ হবে আর ফ্রিজের ফ্যাক্টরি করব তো আমরা এই ফ্যাক্টরির কাজগুলা করতেছি আর আমি আপনাদেরকে একটা বাল্ব দেখাম ওই জায়গার ল্যাম্পোস্টের যে বাল্ব এই বাল্বটা দেখাম এখন এই হলো বাল্বটা এটা হলো এদেশের যে ল্যাম্পোস্ট থাকে না ল্যাম্পোস্ট আর কি লাগায় এটা নষ্ট হয়ে গেছে কাইটা গেছে এটা এখন ভালো নাই আর হচ্ছে বর্তমানে এগুলো ইউজ করা হয় না কারণ বর্তমানে সব জায়গায় তো এলইডি এলইডি ইউজ করে ল্যাম্পোস্টে আর দেখেন এটা কত সুন্দর মানে একটা বাংলাদেশে একটা গ্লাসের মতো অনেক সুন্দর একটা বাল্ব হ্যাঁ আর হচ্ছে আমার ফেসটা বর্তমানে কিরকম দেয় মানে এই ফার্স্ট টাইম আমি একদম ক্লিন শেপ এইভাবে আসি ফেসটা আমার নিজের নিজের দেখলে খুব হাসি পায় তারপরেও আমার ফেসটা বর্তমানে কেমন আছে এই যে দুটা মোস ইন্দাবা নূর হ্যাঁ এটা কেমন দেখা যায় বর্তমানে ফেসটা কিরকম লাগে সুন্দর লাগে কিনা আর কাজটা যাই করি খুবই ভালো লাগতে আছে অনেক ভালো লাগে কোনো প্যারা নেই চিল আমি আবার চলে আসলাম ভিডিওতে একটা মিস্টেক হয়েছে মিস্টেকটা হলো যে আজকে আমাদের মানে প্রতিদিনই এরকমই হয় যে সকাল ছয়টা থেকে এগারো সাড়ে এগারোটা পর্যন্ত কাজ করব তারপর আবার আমরা বাসায় চলে যাব বাসায় গিয়ে রেস্ট টেস্ট করে দুপুরে লাঞ্চ করে আবার আসবো দেড়টার সময় দেড়টার সময় এসে আবার পাঁচটার সময় কাছ থেকে চলে যাব তো আজকে একটু কাজের চাপ বেশি হবে আমাদের মুদি আসলো মুদি এসে আমাদেরকে খাবার টাবার দিয়ে গেলো দুপুরে এখানেই লাঞ্চ করব তো আমাদের খাওয়ার জন্য এখন পানি লাগবে তো সেজন্য আমি এখন পানি আনতে যাচ্ছি ওই দিকে পানি আনতে যাচ্ছি এই যে পানির বোতল এই বোতল পানি আনতে যাচ্ছি আসলে সৌদি আরবটা এরকম চারিদিকে সব মরুভূমি মরুভূমি খোলা আকাশ এরকম মনে হইতেছে যে পানির টাঙ্কিটা এখান থেকে পানি নিব সকালে একবার আইসা পানি নিছিলাম এখন আবার পানি নিতেছি এই হলো পানির টাঙ্কি এখান থেকে এখন পানি নিব এই পানিটা খাওয়া যায় কারণ সৌদি আরব সব পানি খাওয়া যায় না সচরাচর তো বেশিরভাগ মিনারেল ওয়াটার আর এরকম টাঙ্কি থেকে রাস্তার পাশে পাশে পথচারি খাওয়ার জন্য তো এখান থেকে এখন আমি পানি নিয়েছি পানি নিয়ে যাব গিয়ে এখন লাঞ্চ করব এই তো পানি ভরা শেষ এখন আমি চলে যাচ্ছি সৌদি আরবের বিড়ালগুলো এত সুন্দর এই এই দেশে সবচেয়ে বেশি বিড়াল বিড়ালগুলো অনেক সুন্দর তো সৌদি আরবের বিড়ালগুলো হলো অনেক সুন্দর আমাকে বাংলাদেশে যেসব বিড়াল আছে না কয় বিদেশি বিড়াল বিদেশি বিড়াল ওই রকম দেখতে অনেক সুন্দর সৌদি আরবের বিড়ালগুলা রহমতে আপনাকে দোয়ায় তো আজকের ডিউটি শেষ করলাম আজকের কাজ তো সারাদিন কাজটা শেষ করলাম ভালোই লাগলো তো এখন একটু ঘুরতে বেরিয়েছি ঘুরতে বেরিয়েছি বলতে আমি ছিলাম বাইরের বাসায় বাইরের বাসা থেকে এখন জামু আমার নিজের বাসায় তো আমার সাথে আছে আমার এক ছোট ভাই এই যে সিয়ামে সিয়াম আমার খুব ছোট ভাই আমার বেআই আর কি তো আছে ওর নিয়ে একটু ভালোই হয় ওর গাড়ি টাড়ি আছে একটু ঘুরা যায় মানে নতুন হিসাবে অনেক বড় হেল্প অনেক বড় অনেক সেটা যারা সৌদি আরব আছে তারা বুঝতে পারবে যে কত বড় হেল্প যে কাছের মানুষ থাকলে পাশের মানুষ থাকলে কেউ যদি খোঁজ আলোচনা নেয় তা অনেক হেল্প তো কাজটা শেষ করলাম শেষ করে বাসায় আসলাম বাসায় এসে গোসল দিলাম গোসল টোসল দিয়া নাস্তা পানি করে সবাই বেরোলাম অন আবার বাসায় চলে যাবো তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন বেশি বেশি টাকা কামাইতে পারি ইনকাম করতে পারি এইটাই তো আর কিছু কারণ লক্ষ্য তো একটাই বেশি বেশি টাকা কামাইতে হইব প্রচুর টাকা কামাইতে হইব প্রচুর দেশে যাইতে হইব তো আল্লাহ হাফেজ আজকের মতো এই পর্যন্তই বাই ভালো থাকবেন সবাই ক্রিসিয়াম বাই না বাই